আমরা করব জয় একদিন আবার অজ্ঞাতবাস নিয়মের বেড়া জালে আমি উঠেছি বারো মাস ডাবল মার্কস ডাবল দূরত্ব তবুও পাচ্ছি ভয় অজানা আতঙ্ক কড়া নাড়ছে কি জানি কি হয় শরীর মন আজ বড়ই অস্থির নিরাপত্তার এতটুকু আশ্বাস যদি পেতাম রত্নধন চাই না মানবতার শান্তি স্পর্শে স্নান করে নিতাম দেখছি শুনছি উপলব্ধি করছি নিরানন্দের বাস সর্বত্র আমরাই তো দায়ী আমরাই তো দোষী প্রকৃতিকে ধ্বংস করেছি যথেচ্ছ যত্রতত্র ক্ষীরা আজও কথা বলে সারা দিন মনের সুখে গান গায় হুম তাদের মিহি স্বরের অনুরণনে ধরা পড়ে করুণ রাগ রাগিনী হায় ধরা পড়ে না তবু সৌন্দর্য মধ্যবিত্তের অবুঝ মনের মাঝে বাধাপ্রাপ্ত হয় সৃষ্টি প্রকৃতি মায়ের বুকে তাই ব্যাখা হয়ে বাজে ধুলো মাখা গাছের পাতারা হাওয়ায় দুলে দুলে ওঠে কেঁপে কেঁপে ওঠে অজানা আশঙ্কায় প্রজাপতিরা এখনো ঘুরে ঘুরে উঠতে চায় পরাগরেণু আজও চঞ্চল হয় ভ্রমরের আনাগোনায় শহরে ব্যস্ততা কি জানতে পারে কোন ফুল কেন কবে অকালে ঝরে যায় অসময় কেন হিমশৈলের চূড়ায় ধস নামে কেন ধূসর মলিন আগ্নেয়গিরি হঠাৎ জাগ্রত হয় উত্তপ্ত লাভা স্রোত বয়ে নিয়ে চলে অত্যাধুনিক সভ্যতার দায় আমায় সেখানে আমায় সেখানে ঝর্ণা হয়ে বইতে বলছো বইতে বলছো সুখ পাখির সুখ পাখি গান গাইতে বলছো গাইতে বলছো I can touch the polluted sky like an eagle I can't fly সময় নিশ্চয়ই বদলাবে একদিন নেই সংশয় সৃষ্টি আবার শুদ্ধ হবে মন করবে জয় গাছ পাখি ফুল নদী পাহাড় জীবন থেকে কিছুই হারাবে না আর প্রকৃতিকে আবার আপন করে নেব আবার আগের মতো ভালোবাসব ভালো থাকব ভালো সে আর থাকছে কই সবটাই বুঝি ভালো থাকার মিথ্যে অভিনয় উদ্বেলিত হৃদয় প্রহর গুনতে থাকে কান্নাগুলো গলার কাছে এসে থমকে দাঁড়ায় মৃত্যু মিছিল দেখে বাক্যহারা সমাজ স্বজনহারা মানুষগুলো দিশেহারা আজ পতিত পাবনি গঙ্গায় ভাসছে লাশ পার্কে ময়দানে জ্বলছে চিতা আমরা সবাই তো তার হাতের পুতুল খেলছেন এই বিশ্ব নিয়ে বিশ্বপিতা জীবন এক যুদ্ধ লড়াইয়ের ময়দান প্রতি পদক্ষেপে আছে বিপদের আহ্বান জয় পরাজয়ের নির্ধারক আমরা নই তবুও জিতে নিতে পারি যদি এক হই এক হই এক হই একে অন্যের সঙ্গে জুড়ে আছি একই আকাশের নিচে বসত গড়েছি একই বাতাসেই প্রশ্বাস নিতে হয় একই জলের ধারা তৃষ্ণা মিটিয়ে যায় আমি তোমারই কবিতা পাঠ করি তোমার উৎসবে নতুন পরিধান পড়ি তুমি আমারই লেখা গান গাও আমারই গল্পে নিজেকে খুঁজে পাও তার ফুল গাছে আমার বাগান সাজায় কার আগুনে নিত্য প্রদীপ জ্বালায় জোনাক হয়ে রাতের পথ দেখাও পাখির কুজনে ভোরের ঘুম ভাঙাও তবে ভালোবাসতে কিসের এত দ্বিধা বিভাজন মানে না ভুকা পেটের খিধা ঘৃণার বীজ বপন হয় শয়তানের স্বার্থে গোলক ধাঁধায় ঘুরে মরি বিকিয়ে যাই অর্থে আলোর খোঁজে বিগলিত হওয়া ধূপের ধোয়া ছড়িয়ে ফুরিয়ে যাওয়া লোভ হিংসা দেশ মাটিতে মিশিয়ে মরণের পথে যেতে হবে হারিয়ে তবে হারার আগে হারবো না লড়াই থেকে সরবো না কারণ আমরা করব জয় এই ঝড় জানি থেমে যাবে একদিন পৃথিবী আবার সুস্থ হবেই একদিন কারণ আমরা করব জয় जीत जाएंगे हम तू अगर संग है जीत जाएंगे हम जीत जाएंगे हम तू अगर संग है जिंदगी हर कदम एक नई जंग है जिंदगी हर कदम एक नई जंग है जिंदगी हर कदम एक नई जंग है जिंदगी हर कदम एक नई जंग है অবসন্নতার কাছেই রয়েছে শাসনদণ্ড বাতাসের সোঁদা গন্ধ আর মন মাতায় না নিস্তব্ধতা লিখে চলে জীবন কথা বিনিদ্র রজনী কেটে যায় ঘুম আসে না হারিয়েছি সুখ দুঃখ পাবার আশঙ্কায় বুঝিনি মেঘমুক্ত আকাশেই রামধনু আঁকা যায় হারিয়ে গেছে ছোটবেলার সেই নিশ্চিন্ত ঘুমের রেশ হারিয়ে ফেলেছি জমা ছিল যত পার্থিব অশেষ হারাইনি তবু স্ফটিকের মতো স্বচ্ছ একটি মন নদীর মতো বয়ে চলে সে ছাড়ি কাশের বন তাই বুঝি একদিন সূর্যের ভোর একদিন স্বপ্নের ভোর একদিন সত্যের ভোর আসবেই এই মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস একদিন সত্যের ভোর আসবেই তোমার আকাশে মেঘ জমেছে আমার আকাশ বিবর্ণ সামিয়ানা প্রেমের আঙিনায় ঝরা পাতার মেলা বৃষ্টি ঝরবে নাকি কান্না জানি না আমার আকাশে প্রলয়ের সংকেত চোখের সামনে অনন্ত আকাশ জীবনটাই তো অসীম দিশাহীন যদি না ঘটে উপলব্ধির বিকাশ জানালা দিয়ে আকাশ দেখি মনটা করে আনচান কবে আবার বাইরে যাব গলা ছেড়ে গাইব গান মন হাই ছুটে যায় কোন সে শুধু বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ये जीवन है इस जीवन का यही है यही है यही है रंग रूप थोड़ी गम है थोड़ी खुशियाँ यही है यही है यही है छाव धूप We are not afraid, we are not afraid, we are not afraid someday. মানব সত্তাকে পরোক্ষ সমরে নামিয়েছে দানবরূপী শত্রুরূপী এক অচেনা ভাইরাস নাকি আগাগোড়াই মানুষের তৈরি কোনো ষড়যন্ত্র ফিরিয়ে আনলো হিরোসীমা নাগাসাকির সেই পুরনো ইতিহাস ভাবনাতেও যেন ঝং ধরেছে নিরলস চিন্তা কর্মহীনতায় ভোঁতা গুলিয়ে যাচ্ছে পাকের সঙ্গে খাটি কালো গহ্বরে ঘুরপাক খাচ্ছে অলসতা জীবনের অনিশ্চয়তাকে স্বাগত জানাতে হবেই মৃত্যুই যে একমাত্র ধ্রুব সত্য মেনে নিতেই হবে জীবন এক অনন্ত যাত্রা ধুলাই মিশে যায় থমকে গেলেও থেমে যায় না শুধু হারাতে চায় চলতে চলতে যদিও বা থেমে যায় করবো না তবু পথের পরিবর্তন কারণ চলায় যে রীতি থেমে যাকেই মরণ অসম লড়াইয়ে জিতে যাবে মনুষ্যত্ব গভীর অসুখ থেকে সেরে উঠবে বন্ধুত্ব ভ্যাকসিন তো নিতেই হবে ভুলে গেছে গ্রামের ডাক্তার কোথাকে যেতে যাতে হবে জানেনি হাসপাতাল থানা নাকি ডাকঘর মুখে ঢাকা নাকে ঢাকা সর্বাঙ্গ ঢেকে চলেছি রাস্তাটো খুঁজতে লাড়ছি এদিক ওদিকে শুধাইলুম দুপুর দুটোয় গিয়ে দেখি ইয়া পর লাইনটো একে বেঁকে চলেছে সন্ধ্যা তাক খাড়াই রেখে বলে নাকি ভ্যাকসিন লাই ফুরাইন গেছে সমুদ্র স্নান ঝিনুক কুড়োনো ছুটি পেলেই ফুর্তি জাগে মনে ঢেউ আসার খবরে চমকে যাব বুঝিনি ভাই আগে প্রথম গেল দ্বিতীয় গেল হাফ ছেড়ে বাঁচব নেই উপায় তৃতীয় ঢেউ নাকি আরও সাংঘাতিক আসুক তবে লড়তে হবে আছি প্রতীক্ষায় পৃথিবী আবার সুস্থ হবে নেই সংশয় আমরা করব করবই জয় নিশ্চয় We are not alone, we are not alone, we are not alone someday. ভাইয়ের মতো দেখছি আর কাছের ওরা চোখের জলে ভাসছে কদিন বাদে তাতেও পড়বে টান অন্যদের নিয়ে ভাবব সে সময় কি আছে শুধু গুটি কয়েক স্মৃতিচিহ্ন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে আর পড়ে থাকবে ধুলো মাখা কিছু ব্যথা আর না বলা চুপ কথা কিছু অভিমান কিছু অনুযোগ কিছু অনুশোচনা বিচ্ছেদের কামনায় জর্জরিত কিছু বেদনা বীজের মতো করে গুণে কি লাভ ভবিষ্যৎটা যখন এতটাই অনিশ্চিত জীবন তো এইরকমই মনোমুগ্ধকর হোক কিংবা কুৎসিত যা কিছু পেয়েছি তাই দিয়েই ভরে থাক না হৃদয় আর যা পেলাম না সেই সবটা না হয় নিয়ে যাক সময় তাই সময় থমকে দাঁড়িও না দ্রুত বেগে এগিয়ে চলো সময় থমকে দাঁড়িও না দ্রুত বেগে এগিয়ে চলো মারণ বিষ সরিয়ে ফেলে জীবনের কথা বলো বিপদ শীঘ্রই কেটে যাবে নেই তাতে সংশয় আমরাও করব জয় জানি তা নিশ্চয় नहीं डर किसी काज नहीं डर किसी काज नहीं डर किसी काज एक दिन हो हो मन में है विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन সময় নিশ্চয়ই বদলাবে একদিন সৃষ্টি আবার শুদ্ধ হবে মন করবে জয় এই ঝড় জানি থেমে যাবে থেমে একদিন পৃথিবী আবার সুস্থ হবেই সুস্থ হবেই একদিন বিপদ শীঘ্রই কেটে যাবে নেই সংশয় পৃথিবী আবার সুস্থ হবে নেই সংশয় অসম লড়াইয়ে জিতে যাব জিতে যাবই একদিন করবই জয় নিশ্চয় একদিন আমরা করব করবই জয় নিশ্চয় একদিন আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় বাতাস হবে মধুময় বাতাস হবে মধুময় একদিন ও মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস আকাশ হবে মধু we shall overcome.